চাচা গরু কত হইলো ঈদের মোটে দুই দিন বাহি কিন্তু ঈদের কোনো ফিলিংস হইতেছে না আমার মধ্যে এই কুরবানি ঈদে গরু কুরবানি না দেওয়া বলে ঈদের কি কোনো ফিলিংস হয় নাকি চলা মোর বাবার দাদা দেখ কইলাম যেটা গরু কুরবানি দেব হ্যাঁ আমরা কি মাইটের লাগা শুদ্ধ টিয়া লাগাইছি নাকি তো প্রতি বছর গরু কুরবানি দেব না ওর ভাই বেজিন তাতে মনে আসলে আমার বাবা কথাটা ঠিকই কইছে মানুষের খাইয়ে দেখ আমরা নামাজ নাই রোজা নাই হ্যাঁ নামাজ রোজা নাই সুদ টেয়া লাগায় আর কোরবানি দিলে কোরবানি দেওয়ার নিকে ব্যস্ত হয়ে যায় আর বেটা কোরবানি দিয়ে জানলাতে জান গেতো তাহলে তো কইনিরাও কোরবানি দিত গরু নাগের নাহলে বলছে একটা মুরগি কিনে নিয়ে যেত ওই মুরগি কোরবানি দিত হায় হায় ওরা ওটা কার দেখা যায় রে মতিন চাষার লাগা লাগে আমার চোখে কি গুলো দেখতেছে নাকি মতিন চাষা তাও তো এত বড় গরু কিনে নিয়ে গেতেছে আরে মতিন চাষা যে কিটটা লোক হে দিব গরু কোরবানি না না মাথায় ধরতেছে না আমার চোখে কি গোলাপ ধরলো নাকি যে লোক নাকি টেয়ার লেগে মিষ্টি কিনা খান নাকি সেই লোক দিব গরু মানে যাই দিই সামনে যাই দিই আসলে কি মতিস আছে নাকি আসলে তো যাই যে কিছু দিকে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নি আপনি আছি তাই এটা কি নিয়ে এলেন গরু নাকি না এটা হাতি দিয়ে এলাম বাজার থেকে হাতি আইসাম তিন আপনি এটা কি কোন এটা আমি দেখতেছি গরু আপনি কোন হাতি আমার আমার তো কানা নাকি আপনি আমার কানা মনে হয় নাকি এই আমার আছে হ্যাঁ, দৃষ্টি অনেক হাই লেভেলে ঠিক আছে একত্রিশ তুমি হাই লেভেলের আমার আর কথা কই না তুই তোর কথা না তুই না রাখ রাখ দাঁড়ান করিস না বাবাজি তুমি তো দেখতে আমি গরু নিয়ে আইলাম তাহলে আবার জিজ্ঞাসা করার কি আছে রাগ করেন গেছো তাই আচ্ছা এটা কি কিনা আনলেন না না কিনা আনুম ওই যে রাস্তার ধারে ফালা রাখতে হবে নিয়ে আইলাম আর কি হেই চাচা আপনি কি আমার পাগল পাইছেন নাকি আমাকে হ্যাঁ। বোকা মনে হয় নাকি আপনি যা তাই আমি বিষয় আপনি ফালে দেওয়ার মতো জিনিস মানুষ ফালে দিল আপনি খুঁটে নিয়ে তাহলে তো বুঝতে আসা ওই বিষয়টা তাহলে আমার জিজ্ঞাসা করার কি আছে রাগ করুন না রাগ করবো না রাগ করি না কথা কও রাগ করবো না বাইশটা কইলাম না এত বড় গরু কুরবানি হ্যাঁ, গরুটা তো সুন্দর কাকা তা পালবার নিয়ে নাকি না কিনে কুরবানি দিবেন নিয়ে আরে না গরু পালবার পালবার আনলাম পালবার আনলেন হ্যাঁ। এই গরু মানুষের কুরবানি সময় পালবার নিয়ে কিনা নিয়ে নাকি তা তো বুঝতে আসা ওই গরু কুরবানি দিবেন নিয়ে আনছি তাহলে আবার জিজ্ঞাসা করো কে বাতি যা আরে স্যার রাগ করে না জিজ্ঞেস করি এত বড় গরু নিয়ে এলেন হঠাৎ করে কি মনে করি জিজ্ঞেস করি হ্যাঁ। হ্যাঁ। কোনো ধারণাই আমার সম্পর্কে ধারণা নেই আচ্ছা, আমার কাছে নাকি দেশি গরু বিদেশি গরু আরে বাতি দেশি গরুই গুই জানে যদি না বোঝার বান করো তাহলে কেমনে হবো গরুর কালার দেখে তো বোঝা যায় না বিদেশি গরু না দেশি গরু ও একবার দেশি গরু হ্যাঁ। একটা কথা তো কইবারই বলে গেলাম তা গরুটা কিনা নিয়ে এলেন না কত দিয়ে কিনা নিয়ে এলেন এক লাখ দশ হাজার কি করলেন চাচা দশ হাজার টিয়া মোড়ে এত হস্তা গরুর দাম হ্যাঁ আর হস্তা চাচা আমি তো আজকে যে বাড়িতে দেখো আব্বার রে গরু হস্তা গরু কোনদিন হুন না আজকে যে আব্বার গমু গরু কুরবানি দিবার লিগে হ্যাঁ যাও দাদা যাও আজকে আব্বার দাদা যাও গরু আরো আছে আরো কমে দিব আরো কমে দিব হ্যাঁ আরো কমে দিব হাই হাই কোন চাচা কেতা তাল করে বাইতে যাই চাচা তাল রনি দেখছাস না পাগল টাগল কোন থেকে পাগল বানিয়ে লাই জারু দশ হাজার গরু দেয় হ্যাঁ, কি যে সিন শুরু করবো আল্লাহ ওই নেই পাগল হ হ্যাঁ, হ্যাঁ, তুমি কইলে এক লাখ টাকা হ মাথায় সমস্যা আছে খোঁজ খবর তুমি তো বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটছে মে তুমি তো জানোই আমাকে মতিন চাষা আছে না এই মতিন চাষা দিয়ে এই বড় গরু নিয়ে এলো কিনে গরু কুরবানি দিবেন দিকে তুই কি কস তোর মতিন চাষা যে গিফটের গিফটার শালাই বলে গরু দিব কুরবানি আমি এর চিনি না ও আমার হলে ল্যাংটা কালের বন্ধু ওর সাথে আমি দিন চলি আমি করলে কি বলতো তো খোঁজ খবর রাও না মতিন চাচা এবার সুদে অনেক টিয়া লাগাইছিল ঠিক আছে যে তে লাভ আইছে না এই লাভের থেকে গরু নিয়ে এলো কিনে এই বড় গরু কুরবানি দিব ও হইতে পারে গরু তোমার যেটা কইতে কইবার চাইতেছি এটা হলো মেন কথা মেন কথা হলো গরুর দাম তো বাজারে একবার হস্তা খেতাছে মতিন চাচা কইলো যে এই গরু মোড়ে দশ হাজার টাকা কিনে নিল তাহলে দশ হাজার টাকা যদি গরুর দাম হয় তাহলে আমাকে এটা কুরবানি দেওয়া লাই কি কও দশ হাজার টাকা গরু বলে আছে তোমার বিশ্বাস হইতেছে না তোমার বিশ্বাস হইতে না তুমি খালি আমার নওয়াড়ে তোমার যদি না দেখাইবার পারছি তারপরে কথা বলতে দশ হাজার টাকা না আট হাজার টাকা পাওয়া যাবে বড় বড় গরু পাওয়া যায় এবার আচ্ছা, বন্যা হয়েছে না আচ্ছা, আচ্ছা, ঠিক আছে নাকি বন্যা হয়েছে না এর দিকে মনে করলো যে গরুর দাম হস্তা গেছে নাও তাহলে গরু কিনবার দাম এবার কুরবানি দিতে হবে কোনো কথা নাই কুরবানি দিতে হবে তাহলে আব্বা নাও গরু কুরবানি দিবে গরু নিয়ে ইয়ারে দাম নেবো না এত হস্তা গরু দিতেছে এই মিষ্টি চাষটাকে কাজে লাগাম না নাও পালো করে নাও কোনো কথা হবেন কথা হবেন কোনো কথা হবেন লাগবো টিয়া পয়সা নাই মানে যেটা তো তোমার টিয়া কি করো বলছে না আমি হলো কোনো গাই নাই তুমি কি লাগে খালি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি হাজি মানুষ হাজি হাজি কত কত হাজি দেয় শুধু টিয়া লাগিয়ে খাইতেছি আর তুমি হাজি মানুষ এই যে ঈদের মধ্যে যদি তুমি গরু কোরবানি না দেবো এলাকার মানুষ কি মনে করবো এত কথা বাদ দেন চালু করে গরু কিনবার দাম আরে শুনছে কি হইছে কি কও তুমি তুই পাগল হইছে কে পাগল হইলাম কোনে তুই পাগল হইছে কে কি হইছে বাজারে তুই কইতে চাস দশ টাকা করে দেবো তো দশ টাকা মতিন যাচ্ছে কইলে সাত তুই বড় বড় গরু পাওয়া গেছে না এত কথা এটা আশের বাচ্চা গিলে পারে না এলো আড়াইশো টাকা এত কথা বাদ দে তুমি বেঁচে যাও কে নিয়ে হোক

এটা হচ্ছে নেত করে কইতা যাস টিয়া বেলে নিয়ে এলাম আয় একসাথে যাই টিয়া নিয়ে যাও কোথায় নিয়ে যাও দাদু কোথায় একদম একদম সকাল বেলা গরু কিনতে আইলাম আমি হাতে চারিদিকে গরু দেখে আসেন ভাই আসেন আসেন আসেন টিকটক গুরু আছে টিকটক গুরু আছে জীবজল গুরু আছে আসেন ভাই কাকুলি গুরু আছে আসেন তেল ছাড়া গুরু ভাই একবার চব্বিশ আর একবার শান্ত দেখেন ভয় পায় আমার দিকে আসেন ভাই আসেন আসেন আসেন আসেন আব্বা গরু আড়া তো বললাম মোর জীবনে ফার্স্ট টাইম গরু আড়ে এলাম আব্বা ঠিক আছে কি যে সুন্দর পরিবেশ আব্বা ঠিক আছে কি কম গরু তো বহু গরু দেখতেছি কোন বাজে নিমু বুঝতে পারছি না জায়গা আছে বাবাজি কি কথা মতো না ঠিক আছে হ্যাঁ। বাজারে যে বড় বড় গরু দেখতেছি তুই যে দশ গরু বান আমি তো আজকে ভাবতেছি তুই যে আমার কি অপমান আমি নাকি আমি হুললাম দেখে দশ হাজার টাকা গরু বান এবার বন্যা হয়েছে না সিলেটে বিশাল বড় বন্যা হয়েছে এর কারণে মনে করেন গরু একবার হস্তা দিচ্ছে ঠিক আছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার রইলে গরু পাওয়া যায় তাও ভাইরাল গরু পাওয়া যায় টিকটাক গরু পাওয়া যায় গরু বা সব ধরনের গরু আছে সমস্যা নাই ঠিক আছে চলেন আচ্ছা। সুন্দর ঠিক আছে আমার ফার্স্ট টাইম এত বড় দেখলাম গরু আসলে আর কোনোদিন দেখিনি এত বড় গরু ফার্স্ট টাইম দেখলাম গরুটা খুব ভালো লাগছে ঠিক আছে আচ্ছা, চাই পরে কিন্তু খুব ডর আচ্ছা, আরে আসেন ভাই আসেন আসেন ভাই টিকটক গরু ভাইরাল গরু ভাই আসেন আসেন আসেন ভাই এই যে একবার তেল ছাড়া গরু ভাই আসেন আসেন আসেন দেখেন দেখেন দেখেন বাবা সেটা পছন্দ নাকি টিকটক আছে ভাইরাল আছে আছে মানে কোনটা ভাই আপনি আপনি টিকটক দেন টিকটক এই যে ভাই টিকটক হ্যাঁ, হ্যাঁ ভাই টিকটক না এটা ভাই ভয় পায় মানুষ দেখে এটা মনে করেন টিকটক গুরু দেন না ভাই টিকটক টিকটক করার জন্য ও বিজি থাকে সবসময় হ্যাঁ নাইস ঠিক আছে আসলে তো নিচে ওটা কি ভাই এর জন্য টিকটক করে ভাই ভাই আপনার টিকটক দেখলাম হ্যাঁ ভাই নাইস ঠিক আছে হ্যাঁ, ভাই এটা কোনো গোতা জোতা দেয় না আচ্ছা এক নম্বর টিকটক গরু দেখলাম এখন আপনার দুই নম্বরে কি গরু আছে দুই নম্বর ভাই ডিপজল গরু আছে আপনি দেখেন আবার কি কোন ডিপজল গরু আছে হ্যাঁ নাকি বাবা ডিপজল গরু আছে বাবা আর ডিপজল ধরনের গরু দেখলাম বাবা বাবা রে বাবা একদম রাগিন তো ভাই ডিপজলের মতোই ও বাবা যে বড় বড় রে বাবা এই সিনেমা ডিপজলের মতোই নিতে আ যায় রে বাবা বাবা হ্যাঁ এও একদম সিল মেরে দেয় হ্যাঁ, সবাই রে সিল মেরে দেয় তোমার নিয়ার নাম নয় কুদড়া গুতা দেয় বাবা শেষ একবার ভাই এটা একদম একবার সবাই রে সিল মেরে দেয় ভাই বাবা রে বাবা সিল মারে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আরো কিছু আছে এটা মনে করেন ঠিক আছে এটা দড়ি দিলে কম আছে ঠিক আছে দেখে কিন্তু একটা জায়গায় সমস্যা আব্বা কি বাবা ওই যে পায়ে মনে খুড়া রোগ আছে না ঠিক আছে ওইটা রোগ না ভাই এটাই মানে ভাইরাল মানে ভাইরাল হ্যাঁ এই ভাইরাল মানে হ্যাঁ, বুঝলাম না মানে বিষয় ওর এক পা দাও চলাফেরা করে ওই জায়গা ব্যথা ও এক পা আচ্ছা, কোন কি ভাইরাল কয় বাবা ভাইরাল দেখলাম বাবা আজকে আও ওটা এরকম ভাবে করে বাবা খোঁজা খোঁজা ঠিক আছে দারুন ওয়াও নাইস এর আর ভালো করে পাবেন না বাবা ভালো করে না পছন্দ নাকি আমার কাছে তো প্রাইস লাগতেছে আরেকটা এটার ভাইরাল কাজ আছে এটা এই জায়গা দড়ি দিলে বাসায় যাবে একাই দেখেন না দেখতেছে বাবা ঠিক আছে এটা সমস্যা মশাই কামড় দিয়েছে মশা মশাই কামড় দেন হ্যাঁ, হ্যাঁ মশাই কামড় দেখতে পারেন এটা শান্ত শান্তশিষ্ট ও সেই গরু আপা ঠিক আছে গরু এটাই নিবেন নাকি আপনি কোনখানে দেখ তুই আমি এটাই নেবো ভালোই তো লাগে আমরা দেন আমি তিনটা গরু দেখেন কোনটা নিবেন আপনি আপনি পাইছেন না আর কিছু আছে না দেখেন এটা নিতে পারেন আর কিছু আছে নাকি আর আছে এটা কি করো আর আছে বাহুবলী বাহুবলী আবার কোন হ্যাঁ? কিটা বাহুবলী করব এই যে সেই এই যে সেই আবার বাহুবলী এই বাবা হ্যাঁ? আগে তো জানি এই যে দেখো এই যে ভাই চার নম্বরের বাহুবলী আকাইমা গুরু দেখতে পারেন ভাই আকাইমা গুরু হ্যাঁ ভাই আকাইমা গুরু হ্যাঁ এটাও দেখতে পারেন দেখেন এটা পুরাটুকু বিলাক ঠিক আছে ছোট ছোট ঠিক আছে ও হাত কেটে খাও খাও না দেখে নিন কুত থাকলে কিন্তু কুরবানি হবো না দেখে কেমন আব্বা আমি কিন্তু খুদ একটা ধরে বলাইছি আব্বা ওই যে নেজ নেজ দেওয়া যায় ইউটিউবে সার্চ দিতে কুরবানি হবো নেজ থাকলে মোবাইল আনার নাই না এই হ্যাঁ ভাই কি করছেন আপনি মোবাইল আনার নাই ঝামেলা হয়ে গেল বাবা হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ধরনের গরু দেখলাম হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ, ধরনের গরু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখলাম তো দেখলাম ঠিক আছে খুব ভালো লাগছে প্রত্যেকটা ভালো লাগছে কিন্তু না কিন্তু একটা নিতে হবে আচ্ছা কও যে কোনো পছন্দ কোনটা পছন্দ করছেন আপনারা চাপা গরু তো স্যার ধরুন দেখলাম ঠিক আছে স্যারদের নাম করলে এক নম্বরে করলো কি টিকটক করো দুই নম্বরে কি করলো ডিপজল গরু তাও তো বুঝলাম তিন নম্বরে কি করলো ভাইরাল সেলিব্রিটি করো ঠিক আছে তারপরে চার নম্বরে কি করলো বাবালি কি বাবালি আকার না করো ঠিক আছে আচ্ছা তো বুঝলাম যে গরু যে কি নাম কোনটা কি কি গুণাগুণ সেটা তো আমরা জানি না জানি কি গুণাগুণ আছে গরু এলাকা আছে জিজ্ঞাসা না হ্যাঁ। আমার গরুর অনেক ধরনের গুণাগুণ আচ্ছা ভাই আপনি তো বললাম অনেক গুণাগুণ আছে এক নম্বরে আপনি টিকটক গরুর গুণাগুণটা আপনি বিশ্লেষণ করেন যেমন আমার টিকটক গরু যদি আপনি টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিয়ে যান হ্যাঁ, বাসায় নিয়ে যাবেন হ্যাঁ, বাসায় নিয়ে টিকটক করবেন আপনি হ্যাঁ। গরু নিয়ে তো টিকটক করবেন কোরবানির গরু আচ্ছা, তেমন আপনি লাত্তি মেরে ফালিয়ে দিল ফালিয়ে মেরে দিল ভিডিও হয়ে গেল ভিডিওটা আপলোড দিলেন টিকটকে ছেলে ভিডিও হয়ে গেলেন এইটুকু আমার টিকটক গরু লাত্তিতে ফালিয়ে দিব ওটা ভিডিও দারুণ করে আমি টিকটক সাইডে দে তাহলে নগদে ভাইরাল হয়ে যাবে নগদে আপনি টিকটক সেলিব্রিটি হয়ে যাবে ওরে বাবা রে আপা কই কি রে বাবা আমার তো খুব ভালো লাগছে যদি একবার সেলিব্রিটি হইতে পারে মনে করেন যে পাপ বেটা আমি ও এটা হলো আমার টিকটক গুরুর আচ্ছা, গুণাগুণ বুঝলাম ঠিক আছে যাই হোক দুই নম্বর কি জানি কইলে টিপজল গুরু টিপজল গুরু আছে টিপজল গুরু আবার ডায়লগ টাইলক দেন কি ভালো ডায়লগ মারে যেমন আপনি তিন চার জনে খুলে নিয়ে যাবেন একটা ডায়লগ আমি বলছিলাম ঠিক আছে ডিপ চলে যে কথা শিল মেরে শিল মেরে এই ডায়লগ হ্যাঁ অবশ্যই মারেছিল আপনি যখন আমার গরু আমার থেকে ছাইরা নেবেন হ্যাঁ। যখন ছাইরা দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ। তখন পিছন থেকে মনে করেন আপনি গোয়ার মধ্যে মারবো ধাক্কা তখন মনে করেন সিল সিস্টেম আপনি উপরের দিকে যায় উপরে পড়ে যাবে আচ্ছা, না না মরা মরা না আর পিছন থেকে মনে করেন আপনার আব্বু বা ভাই

করে দিমু এটা গরু আচ্ছা বাবা সময় রাস্তার মধ্যে থেকে কি টিকটক গেল হ্যাঁ। গেল হ্যাঁ। আরেকটা কি আর তিন নম্বরে কি একটা সেলিব্রিটি ভাইরাল গরু সেলিব্রিটি ভাইরাল এ আবার কি তাহলে আপনি ভাইরাল সহকারে ভাইরাল মানে যখন আপনি কুরবানি দেওয়ার জন্য কিনে নিয়ে দেবেন হ্যাঁ, বাসায় পাওয়া বান্ধা যাব জব করতে চাইবেন তখন দড়ি মরি মনে করেন ছিটে আপনার লাত্তি মেরে থুয়ে দৌড় দিল তখন একজন ভিডিও করে আপনার ছেড়ে দিল তখন রাতারাতি ভাইরাল হয়ে যাবেন এটা নাম আমার ভাইরাল ভাইরাল হয়ে তাহলে রাস্তাঘাটে বাইরেতে পারো না সেলফি বাপ বেটা তো ভাইরাল হয়ে যাবে এটাই আমার ভাইরাল গরুর উপাদান কোনটা নিমু তাহলে এটাই নিয়ে যাই নাকি আরেকটা আছে আর এটা কি গরু কথা কইলো আর আছে ওই যে বাবা বাবা খালি একটাই গরু আচ্ছা বাবা লা এটা বুঝতে বুঝতে দেন সহকারে ঠিক আছে একটাই মা গরু মানে বাবলের আমি ওরা যতই কুড়া বসি খাওয়াই হ্যাঁ। বড় হয় না ছোট হয় না যেমন যেমনকার গরু মনে থাকে মনে থাকে ছোট হয় না বাবা তাই না তাহলে ঠিক আছে আচ্ছা বা ভাইরাল গ্রুপ তিন নামে একটা হ্যাঁ। আমার কাছে ভালো লাগছে জানো কোনটা ভালো লাগছে হলো ভাইরাল করে ভালো দিবার সময় হাতটা যখন হওয়া মহে কইছে ঠিক আছে khas gelap goreng di khas gelap kan mau cek kerong itu itu dalam goreng ini sih lo kok tuh boleh viral lo keras tanpa viral tuh oh ada viral rata rata viral ini sih oh tahu tuh di gus lo apa ya wah kurung kan viral goreng ini semua dari sini nunggu terbaik পছন্দ হয়েছে বাইরের পছন্দ হয়েছে ঠিক আছে এটা কিনে কিন্তু আমরা বাপ বেড়ালা মিলে একটু আলোচনা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে না না তুই যা আমারে নিয়ে আরে এত মানুষজন তুই যে কইলি যে দশ হাজার টাকা গরু পাবি এই আমি গাম ভাই কইতেছি নাকি দশ হাজারটা টাকা গরু দশ হাজারটা টাকা দেখে তো কইতেছি গরু সাইজ দেখছ কত বড় মনে যার দুই হাজার টাকা নিয়ে আনার চাল অর্ডার সাইজ দশ হাজার টাকা আজকে আমার মান সম্মান রাখবি না এলাকায় যে আমার মান সম্মান এই আমি তোমার বলা থাকতে এটা কি টেনশন করো তুমি হেই নে তোমার মান সম্মান যাবো না আমি থাকতে তোমার মান সম্মান যাবো এটা কি মানায় নাকি চলো আচ্ছা দিই দিকে দিই তাহলে গরু এটাই কনফার্ম বাই

তাহলে আমার এই ভাইরাল গরুটার দাম পড়বো এক লাখ দশ হাজার টাকা আব্বা এ কয় কি এ কি পাগল হয়েছে এই খোঁজ খবর রায় না কোনো এলাকায় যে বন্যা হয়েছে বিশাল বন্যা হয়েছে বন্যার মধ্যে গরুর দাম কিরম মর থাকে তো সেই হ্যাঁ। দশ হাজার চার হাজার টাকা দাম আগু মতিন চাষা গরু নিয়ে গেল আর হে কইতাছে এক লাখ দশ হাজার টাকা হে গরু বেচার আজ করে বেচতে পারবো গরু এই এটা গরু তো বেচতে পারবো এর নিকে তো বই রয়েছে দশ হাজার টাকা দিয়া গরু না কইরা কষা দোকানে হারের পিছি কিনা খাওয়া আব্বা এত কোনো আইডিয়া আছে কোনো ঠিক আছে তোমার কোনো আইডিয়া আছে গরু সম্পর্কে তুমি 10000 টাকা দাম গরুর বিচি কিনা খাও কাকসার দোকান থেকে আবার একই কথা কয় গরুর বিচি কিনা খাবো এটা কোনো কথা আব্বা আর মান সমান রাখলো না রে দাও সামরা দাও সামরা গুরু যাবে কথা তোরা তোমার বংশ দেখে আমি খাই গুরু নাও আমার কথা আব্বা শুনো শুনো যা তো কথা বাদ হ্যাঁ। গরুর দাম দেবো ঠিক আছে সব বাদ দশ হাজার টে দেবো যদি দেও তেল ফেল নিয়ে যাবো আপনি মানে? মানে কোথায়

মানে আমি আমি এটা কিনো কোনো কথা নাই ঠিক আছে এই আমি না আমি না কোনো কথা নাই আমি এটা নিমু কোথায় ঠিক আছে কোন পাগল ছাগল আহে দশ হাজার টাকা গরু কিনবে এই গরু বাইরাল গরু বলে দশ হাজার টাকা দিব আল্লাহ পাগল মাগল এক কেজি মাংস দাম আষ্ট সরে ষাট টাকা কেজি বুঝি খাওয়াইতে গরু পাগল ছাগল আহে কিনলে গরু কিনবে আল্লাহ আগল পাগল আচ্ছা বাচ্চা চল বাচ্চা চল আব্বা তোমার আমি কি কইছি গরু মেডে না নিয়ে বাচ্চা যাবো না আব্বা কইছি না আব্বা গরু যদি এটা না কিনে দাও না কিনে দাও এবার যদি গরু এটা না কিনে দাও আব্বা আমি সুসাইড করবো আমি তোমার স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম আব্বা আমি সুসাইড করবো ঠিক আছে গরু আমার এটা ভালো লাগছে খুব আমার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা মেলা দিনে স্বপ্ন আসাল ভাইরাল হবো তুমি মেয়ে কিনা দিতে চাও না তাই গরু না নিয়ে বাচ্চা যাবো না মানুষে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনে সুদ আছে আছে ঠিক আছে সুদ সুদ না কি আমি নামাজ আমি হাজি মানুষ আমার কয় ঘুষ খাইলে কওছে না একটা ঝামেলা বললাম না কওছে না তোর মায়ের বিয়া করে আমি অশান্তিতে আছি ঠিক আছে তোর মায়ের মতো হয়েছে আমি আজকে যা যাই আমি মারে কই দিমে কথা ঠিক আছে কোনো কথা আমি কইলাম কওছে ওমরা হলো বইয়ের পাড়া দুই পাড়া আমি চ্যাপ্টার হয়ে গেছি গানে গাদা বাবা আয় বাবা কি কইছাম দাম ফোন বাবা ফোন এই যাক ঠিক আছে এই যাক সামনে সামনে দে তোরে ঠিক আছে এক লাখ না তোর দুই লাখ টাকা দে আমি তোর গরু কিনে দিম যা ঠিক আছে হাসাই দিম হাসাই মনে থাকবো হ্যাঁ, হ্যাঁ, আজকে মতো কারণ এখানে আড়ের মধ্যে যে পরিস্থিতি ফেলাইছে আমার আমার মান সম্মান নাই কারে এখানে ঠিক আছে কিন্তু সামনে বলে ভাইরাল করে কিনে দেন না ভাইরাল টিকটক কসিল ভিডিও কর সব দিন তোরা সব দিন দিবা নাকি আমার একটা মাত্র ফুল আতি বুঝছ না আমার একটা ফুল হাতে লেড়া করে কিনে দিবা ভালো না আমার চুকু কুরবান দিতে যাও দেখে ভালো লাগে না কলছ না কলছ না তোর আমি আদর করে গেদা করে ডাহি আর বুঝলি না তুই তুমি এই মিশলাল করে লাইতেছ এই মিশলাল করে খালি প্রতিদিন আর করিস না বাবা তো আমি দেশি পাইছি গরু একদম সরু কষ্ট হইব না দু কেজি ভাই এইরা গরু কোরবানি দিমু গোস্ত খাবো